ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম রিলেটেড যতগুলা ছিল সবগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে এগুলো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আজকে দেওয়া হবে যারা নেবেন তারা অতি দ্রুত যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম